এই কাহিনী দুটো বন্ধুর কাহিনী খচা আর পচার কাহিনী খচা ছিল খুব মেধাবী সরল সাদা সিধা খুব ভালো পড়াশোনা করত আর এদিকে পচা পড়াশোনা ভালো করতো না সব সময় মাথায় কুবুদ্ধি ঘুরে বেড়াতো কিন্তু দুইজনের মধ্যে তাদের বন্ধুত্ব খুব ভালো ছিল খানিকটা হিন্দি সিনেমার করণ অর্জুনের মতো তুই কেন এক ছবি লাগিয়ে রেখেছিস দেয়ালে বারবার মানা করার সত্ত্বেও তুই আমার কথা কেন শুনিস না তোর বাবা তো সেদিন কত করে বোঝালো তোকে তুই তবুও শুনলি না তোর বন্ধু কাচ্চাকে দেখেও তো কিছু শিখতে পারিস কত ভালো পড়াশোনা করে আর তুই কি করিস কখনো গার্জেন কল তো কখনো পরীক্ষার খাতায় আবার জিরো আমি আগেও বলেছি আর এখনো বলছি তোমরা আমাকে মারো খুশি করো এমনকি তুমি ছবি ছিঁড়ে ফেলে দিলেও আমার মন থেকে তুমি ছবি মুছে দিতে পারবে না ছোট থেকে ওকে আমার গুরু বলেই মানি আমার আইডল আমার স্বপ্ন আমার সব সব কিছু আমার বড় হয়ে আমি গুরুদেবের মতো হব ইনকগনিটো মোডে ট্রেনিং নেব দরকার পড়ে ব্রাজার ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নেব তবু আমি গুরুদেবকে ভুলতে পারবো না কি বললি যত বড় মুখ নয় তত বড় তোমরা আমাকে যতই লাথি মারো আর ঝাঁটা মারো একদিন গোটা পৃথিবী তোমার এই ছেলেকে এক নামে চিনবে কাল থেকে আমার কাছে বাল ছিটটা আসবি পাঁচশো টাকা করে রোজ দেবো শালা বকাটা যেন ভাজা মাছটা উইটে খেতে জানে না কাটা ঘায়ে নুলে ছিটে দিতে এসেছে আরে এখন আসছি রে কাজের দেরি হয়ে যায় বুঝলি হ্যাঁ যা ভালো করে বাল ছিড়বি বুঝলি কাল স্কুলে এলি না যে কাল ক্লাস করছিলাম কোথায় ক্লাস করছিলি তুই তো কাল ক্লাস রুমেই ছিলিস না হ্যাঁ? মদনের বয়স ক্লাস করছিলাম মদনের বয়স ক্লাস করছিলি মানে মদনের বউ কি আবার টিউশন পড়াতে শুরু করলো নাকি ও তুই বুঝবি না এখন ছোট তো বড় হলে বুঝবি ওই দেখ সরকারের কত সুন্দর উদ্যোগ বেটি পড়াও দেশ বাঁচাও আর বেটারা সব ঘর মারাও তোর মুখে গালাগাল ছাড়া ভালো কথা বের হয় না এই দেখ তুই হচ্ছে ফার্স্ট বয় ক্লাসে এক নম্বর ছেলে আমি টুকলি করে পাস করা ক্লাসে দু নম্বর ছেলে যদি তোর আমার সঙ্গে ঘুরবি না হয় ঘুরবি না তুই রাগ করছিস কেন বলতো আমরা তো সেই ছোটবেলাকার খুব ভালো বন্ধু বল না ভাই তুই এমনিতে ভালো ছেলে ভালো পড়াশোনা করিস আমার সঙ্গে থাকলে তুই কথায় আবার বাজে ছেলে হয়ে যাবি তখন তোর মা বাপ আমাকে আবার দোষ দেবে আমি তোকে একবারও বলছি না যে তুই বাজে ছেলে শুধু গালাগালিটা কম করবি খালি হবে তোর ভালোর জন্যই বলছি না মানে, খাইয়ে দেবো হ্যাঁ? তোর একশো টাকা দে আর লিঙ্ক নে অনেক কষ্ট করে লিংকটা জোগাড় করেছি একটা সিগারেটের জন্য আমি দিয়ে দেবো নাকি কার লিংক চাইছিস বলতো আরে বড় পাঁচের বইয়ের রে মেচোর বাপের সঙ্গে উনি কুড়ির ভিডিও ভাই ভাই আমাকে দে আমাকে দে তোকে আমি দুটো সিগারেট খাইয়ে দেবো এই সরে যা তো দুটো কেন তিনটে সিগারেট খাওয়ালো আমি দেবো না একশো টাকা দে আর লিংক নে তাহলে কালকে আমি সমাস কাকে বলে পড়িয়েছিলাম আজ আমি সমাস ভাঙা শেখাবো সবাই খাতা বের করো করছিস এই তোরা লিঙ্ক লিঙ্ক করছিস কেন বলতো চুপ করে শোন না নাহলে কিন্তু স্যারকে বলে দেবো যা যা বল গিয়ে তখন স্যার আমাদের বাল ছিড়বে স্যার এখানে এরা তিনজন কথা বলছে পেরেছে কিচ্ছু সত্যি সত্যি বলে দিল Oh no! এই তোরা তিনজনই উঠে দাঁড়া বল সাইফুদ্দিনের সমাজ কি হবে ওই তো স্যার সায়াতুলা কুদিন সমান সাইফুদ্দিন <laughs> তুমি আমাদেরকে বের করে দিলে কেন বলতো সমাজটা ভুল বলেছে ভুল বলেছে তা তুই জানলি কি করে ওটা হতো সাইফুদ্দিনের বইয়ের সার নিচে ফু দিচ্ছিল সমান সাইফুদ্দিন এইভাবে আর চলতে দেয়া যায় না বালটা নিজেকে কিভাবে বিদ্যাসাগর প্রতিদিন ওর জন্য বাড়িতে কথা শুনতে হয় বড় স্কুলে পড়া না আমাদেরকে নিয়ে মজা করে স্যারকে নিয়ে বৃন্দাবন দেখিয়ে দেয় না এর একটা হিসেব নিতেই হবে এর একটা হিসেব নিতেই হবে oh, স্কুলের ফার্স্ট বয় তো ভালো ছেলে এরই ছাড়বো আমি তা কি হিসাব নিবি তবে শোন বুঝলি আমি মনে হয় কোনোদিন পুটিকে বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি কেন বলতে পারবি না বুকে সাহস আর মনে জোর রাখ আর গিয়ে বলে দে যে আমি তোকে ভালোবাসি ব্যাস তাই হয়ে গেল হ্যাঁ? আর প্রতিদিন হ্যান্ডেল মারবি তাই হবে এই হ্যান্ডেল মারাটা আবার কি রে আরে সেরকম কিছু না ওই ইঞ্জিন স্টার্ট করতে গেলে যেমন হ্যান্ডেল মারতে হয় ঠিক সেই রকমই তোকে শুধু প্রতিদিন হোয়াটসঅ্যাপে একটা করে জিনিস পাঠাবো আর তুই পায়খানা ঘরে হাঁটতে হাঁটতে দেখবি এই দেখ একে চিনিস খুব সুন্দর দেখতে তো ওটা ওর দাদার শালি পরশু দিন এসেছে তোর দাদার শালি খুব সুন্দর দেখতে বাট ও কি আর এখনো সিঙ্গেল আছে আরে সিঙ্গেল কি বলছিস এখনো পর্যন্ত লাইভে অ্যাকাউন্টে এন্ট্রি করতে দেয়নি আমি একদিন বলেছিলাম যে আমার সঙ্গে লাইন করো বলছে তোমাদের মতো ছেলেদের সঙ্গে আমি লাইন করি না যে ভালো ছেলে স্কুলের ফার্স্ট বয় ভালো পড়াশোনা করে আমি তাদের সঙ্গে লাইন করি আর তুই তো এমনিতে স্কুলের ফার্স্ট বয় ভালো পড়াশোনা করিস তুই যদি একবার বলিস কাজ হয়ে যাবে কিন্তু পুটিকে যে আমি লাইন করবো বলছিলাম আরে পুটির কথা বাদ দে তো বল এটা আমার নিজের দ্বাদশথালি বলেই বলছি আর তাছাড়া এমনিতে ওই কুর্তি বারো হাতের স্কুলে পড়ে আমাদের পার টাবলু নাড়ু কঙ্কাল সবার সঙ্গে লাইন আছে একবার তো কঙ্কালের সঙ্গে ধরা পড়তে পড়তে রয়ে গেছিল সারা গমবাড়ির ভিতর দিয়ে ছুটে পালিয়ে গেছিল তাই একটু ধরতে পারিনি তাহলে তো দ্বাদশালিকে লাইন করবো বলছিস একদম দ্বাদশালি যদি আমাকে পাত্তা দিত তাহলে আমি লাইন করতাম তোকে এক চান্সে হ্যাঁ বলে দেবে ওই একবার দেখা ছবিটা তোকে রাত্রের দিকে আরো ভালো ভালো ছবি পাঠাবো আবার রিলস ভিডিও বানাই দেখলে না তুই একদম ফিদা হয়ে যাবি